মনের মানুষ মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে সাথের কারণে শুধু প্রেমের কবর দিলে মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে সাথের কারণে শুধু প্রেমের কবর দিলে কেমন করে করবো নালিশ তোমার বিচার তুমি আছো বুকের মাঝে দেহের আত্মা হয়ে কেমন করে করবো নালিশ তুমি আছো বুকের মাঝে দেহের আত্মা হয়ে মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে স্বার্থের কারণে শুধু প্রেমের কবর দিলে কত ভালোবাসলাম তোমায় জানলাম আপন বলে সেই তোমারই কারণে হয় দু চোখ ভরে জলে কত ভালোবাসলাম তোমায় জানলাম আপন বলে সেই তোমারই কারণে হয় দু চোখ ভরে জলে বুকের পাজর ভেঙে তুমি আছো বুকের মাঝে দেহে রাস্তা হয়ে বুকের পাজর ভেঙে তুমি প্রাণটা গেলে নিয়ে তুমি আছো বুকের মাঝে দেহে রাস্তা হয়ে মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে সাথের কারণে শুধু প্রেমের কবর দিলে কেমন করে করবো নালিশ তোমার বিচার চেয়ে তুমি আছো বুকের মাঝে দেহে রাস্তা হয়ে আছ বুকের মাঝে দেহে রাস্তা হয়ে মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে সাথের কারণে শুধু প্রেমের খবর দিলে ছিল কত স্বপ্ন আমার থাকবে সাথী হয়ে সেই তুমি যে পর হয়েছ দুঃখের জীবন দিয়ে ছিল কত স্বপ্ন আমার থাকবে সাথী হয়ে সেই তুমি যে পর করেছ দুঃখের জীবন দিয়ে সুখের ফাগুন কেড়ে তুমি শ্রাবণ গেলে দিয়ে দুনিয়া বুকের মাঝে দেহে রাস্তা হয়ে সুখের ফাগুন কেড়ে তুমি শ্রাবণ গেলে দিয়ে তুমি আছো বুকের মাঝে দেহে রাস্তা হয়ে মনের মানুষ মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে স্বার্থেরই কারণে শুধু প্রেমের কবর দিলে মনের মানুষ হয়েও তুমি মন সাথের কারণে শুধু প্রেমের কবর দিলে কেমন করে করবো নালিশ তোমার বিচার তুমি আছো বুকের মাঝে দেহের আত্মা হয়ে কেমন করে করবো নালিশ তোমার বিচার তুমি আছো বুকের মাঝে দেহের আত্মা হয়ে মনের মানুষ হয়েও তুমি মনটা ভেঙে গেলে সাথের কারণে শুধু প্রেমের কবর দিলে